সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিউর সবাই কেমন আছেন টিকুমার প্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিউর্স আপনাদের জন্য আজ আমি নিয়ে এলাম নতুন একটা টিউটোরিয়াল টিউটোরিয়ালটা হচ্ছে ফেসবুকে নতুন একটা লেটেস্ট আপডেট ভাষণ দিয়েছে যে আপনি যে এরিয়ায় থাকবেন শুধুমাত্র সেই এরিয়ার কার কার ফেসবুক আইডি আছে তা আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স কথা না বাড়ি আমি এখন টিউটোরিয়ালটা যাবো টিউটোরিয়ালটা যাওয়ার আগে আমি একটা ছোট্ট একটা ইন্ট্রো নেব ইন্ট্রো নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও লেটেস্ট লেটেস্ট আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন তো ভিউর্স কথা না বাড়িয়ে আমি এখন টিউটোরিয়ালে যাচ্ছি টিউটোরিয়ালটা প্রথমে হলো আপনাকে ফেসবুকে যেতে হবে সো আমি ফেসবুকটা ওপেন করলাম পরে এখানে ক্লিক করতে হবে এটা ক্লিক করলাম পরে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইল উপর ক্লিক করলাম তার মধ্যে নিচের দিকে আসবেন ইডিয়েট প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন ইডিয়েট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আবার নিচের দিকে আসবেন আপনার এইখানে লেখা আছে ও সো স্যাড এই যে home town home town Sirajganj তো ভিউর্স এই এখানটায় এখানটা ক্লিক করে ক্লিক করবেন ক্লিক করে আপনি যেখানে থাকেন বা আপনার থানা বা জেলা সেই হোম টাউনটা দেবেন তো ভিউর্স আমার তো সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জ দিয়েছি সিরাজগঞ্জ লিখে এখানে আপনি সেভ দেবেন সেভ দেবেন দিয়ে এখন ব্যাগে আসবেন ব্যাগে আসবেন তো দেখুন বিওর্স আপনার লোকেশনটা সিরাজগঞ্জ সো এখানে যদি আপনি এখন ক্লিক করেন তাহলে লাইভ সিন সিরাজগঞ্জ সরি এটা এটা এটা ওটা না সিরাজগঞ্জ এখান থেকে আপনি ক্লিক করেন আপনার এই সিরাজগঞ্জ হোমটা অনেক ক্লিক করলেও চলবে এখানে ক্লিক করলে আমি সেভ দিয়েছিলাম না সেভ দিয়ে নি দাঁড়ান তো এখন দেখুন পিপল ফার্ম সিরাজগঞ্জ এই দেখুন আমার সিরাজগঞ্জের যে কটা ফ্রেন্ড লিস্ট সব ফ্রেন্ড লিস্ট আসতেছে এখানে দেওয়া আছে আপনি এখানে আমার শেয়ারগঞ্জ হোম টাউনে যারা যারা ফেসবুক ইউজ করে তাদের নাম দেওয়া আছে এখানে পপুলার যারা ফেসবুক ইউজ করে মানে যাদের ফেসবুক ফ্রেন্ড বেশি ফলোয়ার বেশি তাদের নামটা দেখা আছে কিন্তু এখানে আপনার সব ফ্রেন্ড লিস্টেই ফ্রেন্ড পাবেন অথবা আপনি যদি ভাবেন আপনি যে ইউনিভার্সিটি পড়েন অথবা আপনি যে আপনি যে কলেজে বা স্কুলে লেখা পড়েন সেই স্কুলের কতগুলো ফ্রেন্ড আছে আপনি সেগুলো দেখবেন এর জন্য আপনি ওই আগের মতোই আপনি স্টুডেন্ট অপশনে যাবেন তো বিভিন্ন আমার স্টুডেন্ট অপশন এখানে সাত বাইরে ডিগ্রি কলেজ দেখা আছে সো আপনাকে আপনারা যেটা আপনি সেটাই দেবেন আমি সাত বাই ডিগ্রি কলেজে ক্লিক করলাম দেখুন সাত বাই ডিগ্রি কলেজের আমার ফ্রেন্ড ফ্রেন্ড সব আছে এখানে সাতবার ডিগ্রি কলেজে কারা কারা লেখা পড়ে শুধু তাদের ফ্রেন্ড লিস্ট দেখা যাবে এখানে এখানে আমার হাই স্কুল জীবনের লোকেশন আছে দুকে এবার হাই স্কুল দেখুন আমাদের এবার হাই স্কুলে কত কত ফ্রেন্ড আছে সেগুলোর নাম লেখা আছে তো ভিওর্স এটা ফেসবুক নতুন আপডেট করছে একমাত্র যাদের প্রোফাইল সেট করা আছে একমাত্র তারাই শুধু দেখতে পারবেন তো ভিওর্স এই ছিল আজকের টিউটোরিয়াল টিউটোরিয়ালটাও যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাদের জানাবেন এবং আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে সবসময় আমাদের সঙ্গে থাকবেন ভিওর্স পরবর্তী টিপস নিয়ে আমি আপনার সঙ্গে আবার আসবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন